মেয়েরা কাঁদে বিয়ের আগে আর ছেলেরা কাঁদে পরে আমার কাছ থেকে তরমুজ নিয়ে জুস বানিয়ে খাবেন ইফতারের পরে এই তরমুজ তরমুজ তরমুজ তরমুজ কিরে তরমুজ কত কইরা লাল হইবনি মিয়া চোখের সামনে মিয়া face to face eye to eye দেখতেছেন তরমুজটা লাল আবার কোন যে লাল হইবনি মিয়া সব তরমুজই লাল কোনটা লিবেন কোন ঠিক আছে লাল কিন্তু কোনটার দাম কত কোনটা কত হেটা তো বড় বিষয় না বড় বিষয় হইলো কেজি পঞ্চাশ টাকা সারা জীবন খাইলাম পিস হিসাবে তুই চাস কেজি হিসাবে কাহিনি কি কাহিনী মাইনি জানি না কেজি হিসাবে লইলে লন নাইলে ফটেন কেজি সারা বেশ মুনা রোজা আছি দিকে গাড়াইতে পারলাম না নাইলে ফেস টু ফেস আইতো হয় তোরে গাড়াইতাম ইফতারের পরে আইতেছি তোরে গাড়াইতে হ্যাঁ, ইফতারের পরে গাড়াইতে আইব হ্যাঁ মিয়া এই তরমুজ তরমুজ তরমুজ এ ভাই তরমুজ কত কইরা তরমুজ কেজি পঞ্চাশটা কেজি মানে আমি তো ভাই কেজি নিব না পিস কত করিয়া এই মিয়া আমার এক কথা একশো কথার সমান আমি কইছি না কেজি হিসাবে বিক্রি করবো পিস হিসাবে বিক্রি করুম না এটাই আমি কেজিতেই বিক্রি করব। এটাই রুলস এটাই সায়েন্স তোর তরমুজ তোর <laughs> পুরাই অশ্লীল শালার কেজিতে তো কেউ নিতাছে না তরমুজের ব্যবসায় হইতাছে না লাভ আমি আবার স্বপ্ন দেখি আমিও হব তিন বাচ্চার বাপ পদ্মা ফুসকা নিঞ্জা টেকনিক প্রয়োগ করতে হইব ওয়েট এই তরমুজ তরমুজ তরমুজ একটা তরমুজ তিনশো টাকা তিনটা তরমুজ এক হাজার টাকা সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি লয়ালন লয়ালন লয়ালন ভাই ভাই হ্যাঁ তো একটা তরমুজের দাম তিনশো আর তিনটা তরমুজের দাম এক হাজার টাকা করে রাখতেছে ভাই তাই নাকি হ্যাঁ দে বেটা নয় তরমুজ খেয়ে পাইবেন তৃপ্তি নগদ টাকায় দিমু নিমু না কিস্তি কিরে তরমুজ কত করে তরমুজ তো কাকা একটার দাম তিনশো টাকা আর তিনটার দাম এক হাজার টাকা সীমিত সময়ের অফার একটা তরমুজ তিনশো টাকা তিনটা তরমুজ এক হাজার টাকা আচ্ছা দাঁড়া দেখতাছি ওই কাকা লন ওই কাকা যদি একটার দাম তিনশো টাকা হয় তাহলে তিনটার দাম নয়শো টাকা হয় তাহলে আমি একশো টাকা করে বেশি দিমু কেন তাহলে একটা কাজ করি একটা একটা করে কিনি বোকারে আরো বোকা বানাই এইলো তিনশো টাকা একটা তরমুজ দে ওকে কোনটা লেবেন কন ঠিক আছে ওকে ওয়াট ফুসকা যাই হোক তরমুজ নিচ্ছি এইলো একটা তরমুজ দে হইতেছে না একটা তরমুজ দে কোনটা লেবেন কন এটা নিলাম জায়গা বাসা তো মেহমান আইছে বেশি বুঝছস দুইটা তো নিলাম আরেকটা লাগবো আগে টিয়া দেন এই লো টাকা লন যেটা মনে হয় তরমুজ পার পিস কত জানি কইছিলি তিনশো টাকা তিনটা কত তিনটার দাম এক হাজার টাকা অফারটি সীমিত সময়ের জন্য তো আমি একটা নিলাম তিনশো তিনটা নিছি কত দিয়া নয়শো দিয়া বোধহয় কি তুই না আমি ব্রো হ্যাঁ, হ্যাঁ, বোধাই আমি না বোধাই আপনি আমি যদি এই অফারটা না দিতাম আপনি আমার থেকে তিনটা তরমুজ কিনতেন জীবনেও কিনতেন না আপনি যে কিপটার কিপটা এলাকার এটা আমি জানি তিনটা তরমুজ আমার বিক্রি হয়ে গেল face to face eye to eye এটাই ব্যবসার সিস্টেম বুঝেন নাই মিউজিক